circus. ভাই তুমি চালাও বাবা মাঝি ভাই না বাবা জানি না আজকাল বলা গুলো মাঝি ভাই এরকম তারা মারো মারো এরে ডিকা শামিম ও শামিম কিতা করতে আই চলা হইতো না আজ আমরা যাই আর বহুত পাল্লা জায়গাত বলে ঘুরি ঘুরি না শুদ্ধ ভাষার না আর কি করবো বলো যাচ্ছি একদিকে আমরা সবাই সবাই মিলে কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি পিকনিকে ঠিক আছে এত পানি কি আর বলবো এত জল জলে ভরা

ফালাই দিম আগাত থেকে হালগুড়ি হলাই দিম হালগুড়ি হলাই দিম বাল দিন বসা আমরা হইলো ভিডিও খাওয়া আর নৌকা ছোড়া চৌধুরী বুঝিলে তোর কিছু চৌধুরী তো বুঝাইব ইয়ো আও চলিতানি আও রে গান তুমি বানাইও বিশ্বাস বানাস দে নাকি ওলা নাট লাগলা না যাও তো লাগনা মাননি আগে বুয়া কোম্পাই দাঁড়ায়

বসো না এখানে বসো না এখানে বসো এখানে বসি এখানে বসি হ্যাঁ। আমরা হেস করেছি অনেক ভালো লেগেছে আচ্ছা সেটাই আজকের বহুত বেশি উৎসব আচ্ছা আচ্ছা আরে জায়গাটা দেখো কত ভালো জায়গা হ্যাঁ।, হ্যাঁ অনেক ভালো লাগছে জায়গাটা অনেক ভালো লেগেছে আমরা যাচ্ছি কোথায় ওই দিকে অনগা বাড়ায় নি সানি বাই বা বাবা বাও তুমি বাও তুমি ভালো করে বাও হ্যাঁ ঠিক আছে আমি বলছি যে আমাদের নদীতে বহুত বড় বেশি বেশি উৎসব উৎসব লেগেছে যে আমাদের ওদেরকে নিয়ে আমি বহুত ভালো লেগেছে আমার সাথে যে ছেলেরা আছে ওরা বহুত ভালো লেগেছে আমি দেখেছি তুমি তো সবকিছু দেখেছো তাই বলে আর আমি কিছু দেখি নাই আমি দেখেছি যে ওদেরকে গরু ঘাস খাচ্ছে পানি বেশি বেশি আছে সে সারা ওদারে আও কেউ কিছু আলাপ আলোচনা হইব আলাপ আলোচনা আর কিতা করো আলাপ আলোচনা যে ও যে দুই বদমাস আছেন সামনে কোন দুই বদমাস ওনি ওনি ও যে ओके আমি বলছি কুকু লুচ্চা মানে এইসা এইজনেই বল লাগা আর এ কি আইমার দামাই মুদমাছ লিমার দামাই দিয়া আচ্ছা লিমার দামাই কে দেখো এই লিমার দামাই যাচ্ছে কোন দি বেইઠી থিয়া লিমার লগে বলাйна আর আমরা এখন যাচ্ছে কোতায় অনেক দূরে ভাই অনেক দূরে যাচ্ছে সুしみ দাও না তো ভগবান

খান খাইলেই চিনি লিমার দুই নম্বর দাম আগে লিমার দুই নম্বর দাম আই বাংলাদেশের লিমার লিমার দুই নম্বর দাম দেখাই আমরা তামিম কিন্তু a ট া করিস না বাউ না রে বাজি বারে বারে বাস না বাস না আরো দেখো আমরা আইগুড কি যা রে

একশো বছর আগর গাছ মাঝি ও আলোদ <laughs> ও সুদাম চৌধুরী সুদাম চলে উর্বে লিমা হাই লিমা ও মাইর হাই गाइस দাদা দাদা দাদা বাই বাই দাদা নে সসাউ টুক কাটিয়া যাচ্ছে কোনগরে যাইমু เงี้ย আজকে আসলে আমি এখানে একটা পার্কে ব্লগ ভিডিও বানানোর জন্য ব্লগ আমরা সবাই এসেছি এখানে এই যে একটু ঘুরা তো তুমি এটা আমাদের গ্রামের অনেক দূরে বুঝলে এই জন্য আমরা এই নদীতে নাকা নিয়ে আসলাম এই যে নদী সবাই এই যে নদী নদীটা দেখা একটু হ্যাঁ দেখাচ্ছি ওই দেখে তো নদী দেখতে পাচ্ছ নদী এই নদীটা পেরিয়ে আমরা এখানে এসেছি এই স্থলে অনেক কষ্ট করে এসেছি ভিডিও আর ফটো মারার জন্য একটা লাইক তো করতে দিতেই লাগবে কেন জানো এত কষ্ট করে এসেছি এই জায়গায় এই জায়গাটা দেখানোর জন্য আমরা সবাই ঠিক আছে এত কষ্ট করে এসেছি বলো কিছু বলো আমি বলতে পারতাম না বলো কিছু আমরা যে জায়গাটা এসেছি অনেক কষ্ট করে এসেছি ঠিক আছে যে আমরা সেই জিনিসটা চাই আর যে আমাদের দেশটা যে উন্নত হওয়ার জন্য আমাদের দেশটা